হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ নিশারিয়া sound welcome to my another video তো গাইজ আমার দেখার আরেকটি মোবাইল এডিটিং অ্যাপস মোজো সিজো অ্যাপ দিয়ে কিন্তু আপনি টিকটক লাইক কি তারপরে আপনার যেই ফেসবুক বলেন সেগুলো দিয়ে আপনি কিন্তু ভিডিও ভাইরাল ভিডিও কিন্তু তৈরি করতে পারেন তো বেশি প্যাক প্যাক না করে ভিডিওটি শুরু করা যাক আর যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন তারপরে যারা তো গাই চলে আসলাম আমার মোবাইলে তো মোবাইল আসার পরে প্লে স্টোরটা ওপেন করবেন তো প্লে স্টোরটা ওপেন করার পর আপনি কেন লিখবেন মজু মজু লিখে টিকে করলেই দেখতে পাচ্ছেন এই যে মজু এটা এসে পড়েছে সেখান থেকে আপনি অবশ্যই এটাকে আপনি ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টলের পরে আসছি তো গাইজ দেখতে পাচ্ছেন যে ইনস্টলিং হয়ে যাচ্ছে তো ওপেন হয়ে গেছে আমি ওপেনকে ক্লিক করছি তো আপনারা ইনস্টল করে ওপেনকে ক্লিক করবেন তারপরে দেখবেন মোজো এখানে একটা ইয়ে আসবে তারপরে এখানে ঘুরবে তো একটু একটু লেট হবে এটা আপনার ইয়ার উপরে ডিপেন্ডস করে তারপরে নেক্সটে ক্লিক করবেন আবারও নেক্সটে ক্লিক করবেন আবারও নেক্সটে ক্লিক করবেন তারপর নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য তারপর অসংখ্য ভিডিও আছে সেখান থেকে আপনি গাইজ এটা একটু লক করা না তো গাইজ এটা আপনি তারপরে আবারও এরকম দেখতে পাচ্ছেন গাইজ এরকম করে তারপর দেখেন এখানে সেভ করা লেখা আছে এখানে সেভ করা ক্লিক করুন তারপরে নিমিশেই ইয়ে হয়ে যাবে তো গাইজ এখানে অনেকগুলাই এই অনেকগুলাই এখানে ইয়ে করতে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম তারপর ফেসবুকে আপনি এরকম দিতে পারেন তারপর আমি আরেকটি দেখাচ্ছি আমার মনে হয় এগুলো আপনার টিকটক ইয়াতে বেশি না করে কিন্তু এখানে ইনটু দেওয়া যায় বা ইনটুর ইয়াগুলো বেশি দেওয়া যায় আমার মনে হচ্ছে যেটাই দেখতে পাচ্ছেন গাই এরকম করে কিন্তু এটা ইনটুর রিয়াটা আমাদের বেশি লাগতেছে যে আপনি ইনটুটাও করতে পারেন এখান থেকে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আর বেল আইকনটি কিন্তু বাজাতে ভুলবেন না